অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি তখন ছিল দক্ষিণ হাওয়া আধো ঘুমো আধো জাগা তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা তখন আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলে রুদ্ধ কুটির থেকে অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা আজকে বহে পূবে বাতাস মেঘে আকাশ জুড়ে ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাঙ্কুরে হাওয়ায় হাওয়ায় নাই করে হায় হালকা সে হিল্লোল নাই বাগানে হাস্যে গানে পাগল গণ্ডগোল অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নহে হেরি হলো কালের ভুল পূবে হাওয়ায় ধরে দিলেন দক্ষিণ হাওয়ার ফুল এখন এলো অন্য সুরে অন্য গানের পালা এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা বাচ্চে মেঘের গুরু গুরু বাদল ঝড়ো ঝড়ো সজল বায়ে কদম্ব বন কাঁপছে থর থর অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথে অমৃত নহি হেরি